হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আমরা আছি এখন গাড়িতে আমরা যাব নওগাঁ আমাদের সাথে আছে আসিফ এখানে আছে পিয়াস আলামিন আর অনেকেই তো চলুন ব্লগটি শুরু করা যাক তো আমরা শখের পল্লিতে চলে আসছি আমরা এখন টিকিট কাটবো টিকিট কাউন্টার সামনে এখানে আমরা সবাই আসছি টিকিট নিচ্ছি আমরা আমরা শখের পল্লির ভিতরে যাচ্ছি এখন তো সামনে গেট আছে এখানে আরো অনেক আছে আমরা ভিতরে যাচ্ছি আরো তো চলুন দেখি ভিতরে আরো কি কি আছে নাকি হ্যাঁ কি ওই তো সামনে আছে আসো তো শখের পল্লির ভিতরে এখানে একটা হোটেল আছে এই যে হোটেল আমরা চলে আসছি নওগাঁ শখের পল্লিতে এখানে সবাই ছবি তোলায় ব্যস্ত তো সামনে পিছনে আমার সুইমিং পুল আছে ওখানে সবাই গোসল দিচ্ছে তো আমরাও গোসল করব তো চলুন তো এখানে আমার বন্ধু আসিফ ছবি তুলিচ্ছে আমরা সুইমিং পুলে আসি এখানে সবাই ছবি তুলিচ্ছি ওই যে সুইমিং পুল আপনার দেখতে পাচ্ছেন কিনা জানি না সামনে সুইমিং পুল আছে আমরা গোসল দেব এখানে সবাই ছবি শ্যুট করতেছি সব বন্ধুরা আছে সবাই মিলে গোসল দিচ্ছে তারা এক একজন বডি বিল্ডার আরামিন মামা মামা ব্রুদা সবাই এখানে গোসল করতেছি এখানে অনেক স্লিপলা আছে অনেক মজা দেখতেছে ওখানে স্লিপার আছে জাম্পিং আছে উপর থেকে এখন ঝাপা ঝাঁপ দেব আমরা উপরে উঠছি চলে আসছি উপরে যা যা আমরা এখানে সবাই গোসল করছি আমার ফ্রেন্ড সার্কেল সবাই আছে এখানে সবাই উপরে আসছে চাপ চাপ চাপ চাপ যা তো আমাদের সুইমিং শেষ আমরা যাচ্ছি শীতল সেতুর উপর দিয়ে তো আমরা সামনে যাব দুপুর থেকে খাওয়া দাওয়া করি নাই তো দেখতেছেন ওই যে হাতে খাবার আমরা ওখানে বসে খাবো আর এখানে অনেক সুন্দর পানির ফোয়ারা আছে আপনারা চাইলে আসতে পারেন আপনারা উপভোগ করতে পারেন তো চলুন সামনে যায় দেখা যাক আর কি কি দেখা যায় তো আর একটা কথা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাদের ব্লগ প্রায় শেষের দিকে তো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে